So? So? So what? So we are now in Matra. We are now in Matra. সুপ্রিয় দর্শক আসি নাজমুল আপনাদের সাথে নতুন একটা অভিজ্ঞতা আমি আপনাদের সাথে প্রকাশ করব সেটা হচ্ছে এই প্রথম আমি ওমানের মাসকাট শহরে পাহাড়ের রুটে গাড়ি চালাইতেছি বুকে বড় সাহস নিয়ে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ তো মাত্রাতে আমরা এখন পাপকন খাবো পাপকন কই কয়টা তিনটা তিনটা দুইটা দুইটা তেল না বুঝতে পাপকন হ্যাঁ। দর্শক এই রাস্তাগুলো যদি আপনারা নিজে চোখে না দেখেন তাহলে বুঝতেই পারবেন না কতটা ভয়ঙ্কর রাস্তা দেখেন দুই দিকে পাহাড় আর পাহাড় মাঝখানে পাহাড় কেটে এই রাস্তাটা বানানো হয়েছে দেখেন কত বিপজ্জনক রাস্তা আলহামদুলিল্লাহ আমি চালাইতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ اهلا وسهلا اهلا وسهلا